প্রিয় দর্শক সবাইকে আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন দর্শক আপনারা দেখছেন চ্যানেল টোয়েন্টি টু সাথে আছি আমি ইলিয়াস হোসাইন দর্শক আপনারা সকলেই অবগত রয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ভারতে গিয়েছিলেন বাংলাদেশ সরকারের আশ্রয় সহায়তা চাওয়ার জন্য দর্শক আমরা এই প্রসঙ্গে আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি আমাদের সাথে একজন সম্মানিত মেহমান যুক্ত রয়েছেন আমরা এই মুহূর্তে তার আলোচনা শুনবো তিনি হচ্ছেন বাংলাদেশ ইসলামী আন্দোলন নোয়াখালী হাতিয়া উত্তর থানা ছাত্র সভাপতি ওনার নাম হচ্ছে আব্দুল কাদের সাহেব দর্শক আমরা এই মুহূর্তে তিনার কাছে চলে যাব তেনার কাছে আমাদের ছোট কিছু প্রশ্ন থাকবে তিনি এ প্রসঙ্গে কথা বলবেন এমডি আব্দুল কাদের সাহেব আপনি কেমন আছেন আল্লাহ রহমতে খুব ভালো আছি আমরা এই মুহূর্তে আপনার কাছে জানতে চাচ্ছি আপনি অবগত রয়েছেন যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন সাহেব তিনি ভারতে গিয়েছিলেন এবং সেখানে ভারতের কাছে একটা প্রতিবেদন করে এসেছেন একটা আবেদন করে এসেছেন যে বাংলাদেশ সরকারকে ক্ষমতায় টিকে থাকতে হবে এ প্রসঙ্গে তিনি কথাটুকু বলেছেন এখন আপনার কাছে প্রশ্ন হচ্ছে বাংলাদেশ সরকারকে ক্ষমতায় টিকে থাকতে হবে এটা গণতন্ত্রকে সাক্ষী রেখে বাংলাদেশের বাঙালি জাতিকে সাক্ষী রেখে উনি কথাটি বলার কতটুকু এখতিয়ার রাখেন ধন্যবাদ আজকে আমাকে গুরুত্বপূর্ণ টক শোতে ইনভাইট করার জন্য আজকের এই টক শোতে উপস্থিত সম্মানিত হোস্ট মোহাম্মদ ইলিয়াস হুসাইন উপস্থিত রয়েছেন অন্যান্য অতিথিবৃন্দ সবাইকে আমার প্রিয় সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন পক্ষ থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ আপনারা সবাই জানেন যেটা কয়েকদিন আগের রিসেন্টলি যে ঘটনা ঘটছে এ কে আব্দুল মোমেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন তিনি বলছেন যে আমাদের সরকার বর্তমান যে ফেসিবাদের সরকার টিকে থাকার জন্য যা যা প্রয়োজন তিনি তা তা ভারত সরকারকে করার জন্য অনুরোধ করেছেন আসলে এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে কোন একটি রাষ্ট্র রাষ্ট্র পরিচালনা পরিচালিত হওয়ার জন্য চারটি জিনিস গুরুত্বপূর্ণ তার মধ্যে একটি হচ্ছে সার্বভৌমত্ব সার্বভৌমত্ব ছাড়া একটি রাষ্ট্র গঠিত হতে পারে না যেক্ষেত্রে ওনারে বক্তব্য উনি বলেছেন বাংলাদেশের সার্বভৌমত্বকে উনি ভারতের কাছে হস্তান্তর করেছেন ওনার বক্তব্যের মাধ্যমে উনি বলেছেন বাংলাদেশে যা যা করা দরকার তা তা করতে হবে এখন যা করা দরকার তা তা করা মানে কি বোঝায় এখানে যদি সরকারকে ঠিক এখানে জনগণের সাক্ষী দিবে জনগণ কি করবে এটা জনগণ করবে একটি দেশের সংবিধানকে রক্ষা করার জন্য দেশে মাটি মানুষকে রক্ষা করার জন্য কোন সরকার প্রতিষ্ঠা করলে কোন সরকার দেশে পরিচালনা করলে বাংলাদেশের উন্নয়ন হবে বাংলাদেশের মানুষ সন্তুষ্টে বাংলাদেশের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে এটা নির্ধারণ করবে দেশের জনগণ দেশের জনগণই একজনকে ক্ষমতা আনবে দেশের জনগণই একজনকে ক্ষমতা চিপকে ফেলে দিবে এটা ভারতের কিছু না উনি আরেকটা শব্দ উল্লেখ করেছে কেন ভারতবর্ষ ভারতকে ভারতবর্ষ ইঙ্গিত করা উনি কি বুঝাচ্ছেন যে ভারতকে ভারতবর্ষ আমরা জানি ভারতবর্ষ বলতে আগে যেটা বুঝাইতো পাকিস্তান বাংলাদেশ এবং ভারত মিলে ভারতবর্ষ কিন্তু উনি এখন আমরা জানি এখন ভারতবর্ষ নয় এখন ভারতকে শুধু ভারত বলা হয় এখানে অনলি ভারত এখানে ভারতবর্ষ ভারতবর্ষ লোকের মাধ্যমে তিনি বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দেওয়ার একটা ষড়যন্ত্র করতেছেন এরপরে উনি বলেছেন যে বাংলাদেশ আমরা জানি বাংলাদেশের চাকরি বাজারে বাংলাদেশের চাকরি বাংলাদেশে অযথ পরিমাণে ছাত্র যারা যারা গ্রাজুয়েট সম্পূর্ণ করে কিন্তু চাকরি পায় না অন্যদিকে ভারতের উনি এই কথা উনি ওই বক্তব্য অন্যদিকে ভারতের লক্ষ লক্ষ যুবককে বাংলাদেশ চাকরি দিচ্ছে কেন এই চাকরি কেন আমাদের আমাদের দেশের জনগণ আমাদের দেশের যে একটা স্টুডেন্ট বাপ মায়ে কত কষ্ট করে তাকে পড়াশোনা করায় অন্যদিকে তারা ভারতের নাগরিক ভারতের নাগরিকদের বাংলাদেশে চাকরি দিচ্ছি আমাদের দেশে দেশের ছাত্ররা চাকরি পাচ্ছে না ভারতের ছেলেদেরকে চাকরি দিচ্ছি ভারতে চাকরি দেওয়ার কারণ হচ্ছে এই পররাষ্ট্র মন্ত্রী গুলা এই দেশদ্রোহিতা এই সুবিধাবাদী লোকগুলা ভারতকে সবসময় পাশে থাকার জন্য ধরনের সুযোগ সুবিধা পাওয়ার জন্য তারা বাংলাদেশের ছেলেদেরকে বাংলাদেশের শিক্ষিত ছেলেদেরকে চাকরি না দিয়ে যারা <clears throat> চাকরি পাবে তারা দেশের জন্য কাজ করবে ভারতীয় আমাদের দেশের জন্য কাজ করবে ভারত আমাদেরকে চেটে বুটে খেয়ে নিয়ে চলে যাবে ভারত এই যে বক্তব্য তিনি দিয়েছেন যে অজস্র পরিমাণ ভারতের নাগরিককে তিনি বাংলাদেশে চাকরি দেওয়ার যে কথা উল্লেখ করেছেন এখানে তারা ক্ষমতা টিকে থাকতে হলে আমলাতন্ত্র যেটা আছে আমলাতন্ত্রের মাধ্যমে তারা ক্ষমতা টিকে আছে এই আমলাতন্ত্রকে শক্তিশালী করার জন্য তারা কি করছে ভারত থেকে ভারতের নাগরিককে তারা চাকরি দিচ্ছেন এখানে বাংলাদেশের সাথে উনি যে ওনার বক্তব্য সুস্পষ্ট ভাবে আমরা বুঝতে পারি যে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ সার্ব বাংলাদেশের সার্বভৌমত্ব টিকে থাকতে হলে ওনার বক্তব্য পুরোপুরি দেশ দহিতার সামিল এবং উনি আর বলেছেন আমরা জানি একজন মুসলিম হিসেবে আমাদেরকে যেখানে রসুলের বিরুদ্ধে কেউ কটুক্তি করবে সেখানে সাথে সাথে আমাদেরকে প্রতিবাদ করতে হবে আমরা নুপুর শর্মা নুপুর শর্মা যে আমাদের রসুন সাল্লাহাম বিরুদ্ধে কথা বলেছি আমরা এখানে প্রতিবাদ করেছি আন্দোলন করেছি কিন্তু বাংলাদেশের সরকার আওয়ামী সরকার বর্তমান পেশিবাদী সরকার কোন ধরনের সরকারি পক্ষ থেকে কোন ধরনের প্রতিবাদ করেন এই ইঙ্গিত তিনি ওই বক্তব্যের মাধ্যমে দিয়েছেন কয়েকদিন আগে যে রিসেন্টলি যে বক্তব্য দিয়েছেন বক্তব্য দিয়েছেন অর্থাৎ উনি বলতে চেয়েছিলেন ওখানে বলেছেন যে আমরা ভারতের এক সম্মানিত নুপুর শর্মাকে উনি সম্মানিত বলে উল্লেখ করেছেন এটা মুসলিম উম্মার সাথে উনি গাদ্দারি করেছেন বাংলাদেশে মুসলিম উমার সাথে উনি গাদ্দারি করেছেন নুপুর শর্মাকে সম্মানিত বলে কথা বলেছেন যে সম্মানিত একজন ভদ্র মহিলা একটা কথা বলেছেন কিছু কথা বলেছেন ওখানে বাংলাদেশের কিছু বাংলাদেশের মৌলবাদী বাংলাদেশের কিছু উগ্রবাদীরা কিছু বলেছেন আর আমাদেরকে আমরা দেশের জনগণ পুরো বাংলাদেশের জনগণ আপনারা জানেন এখানে যত ইউনিভার্সিটি রয়েছে বাংলাদেশে যতগুলো ইউনিভার্সিটি রয়েছে সকল তারা ইউনিভার্সিটিতে প্রতিবাদ করা হয়েছে তোমাদের বক্তব্য দ্বারা কি ইউনিভার্সিটির ছাত্রগুলো কি ওনারা তো প্রতিবাদ করেছে উনি বলেছেন আমরা যদি এদেরকে প্রশ্রয় দিতাম আমাদের সরকার যদি একটু কথা বলতো তারা আরো বেশি প্রশ্রয় পাইতো তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতো এই যে বক্তব্য দ্বারা তিনি আমরা তো এই বক্তব্য বক্তব্যগুলো দ্বারা তিনি ভারতকে খুশি করতে খুশি করেছেন অন্যদিকে বাংলাদেশের মানুষের হৃদয়ে রক্তকরণ হয়েছে আমার দেশ আমার আমার দেশের সরকার কোন গতিতে চলছে এখন বাংলাদেশের মানুষকে স্পষ্ট হয়ে গেছে সরকার জানে যে বাংলাদেশে জনগণের ভোটের দ্বারা সরকার কখনো নির্বাচিত হবে না এই জন্য তারা ভাইরাসটা থেকে ভাইরাস প্রতিবেশী যে আমরা জানি পৃথিবীতে কয়েকটা দেশ রয়েছে যার মধ্যে ভারত ভারত একটা মানে হিংস্র হিংস্র দেশ তারা নিজেদের উপকার ছাড়া কখনো ক্ষতি চায় না সেই ক্ষেত্রে উনি ভারতের কাছে বাংলাদেশের সার্বভৌমত্বকে সমর্থন করে দিচ্ছেন যেটা আমাদের দেশের জন্য আমাদের দেশের স্বাধীনতার জন্য হুমকি স্বরূপ তার মানে তার মানে আপনি বলতে চাচ্ছেন যে ভারতের নিয়ন্ত্রণে বাংলাদেশ চলে মানে যে বিগত এই পনেরো বছর দেশটা চলে আসছে যে ভারতের নিয়ন্ত্রণে চলেছে বর্তমান যে সরকার ক্ষমতা টিকে আছে তারা কিন্তু অনেক আগে ক্ষমতা থেকে চলে যেত আপনি তারা দশম জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতা আসছে একাদশে কিন্তু তারা ক্ষমতা থেকে নিশ্চিত তাদের জনভোট দেয় জনগণ তাকে ভোট দেয় নাই কিন্তু এই যে প্রতিবেশী ভারত সরকারের সহযোগিতা ভারত সরকারের পূর্ণ সাপোর্টের কারণে তারা আবার ক্ষমতা আসছে রাতের রাতের ভোটের মাধ্যমে নাহলে একাদশে তাদের পতন করতো আপনি জানেন জি আমাদের মন্ত্রী মন্ত্রী মহোদয় চট্টগ্রামে হিন্দু সম্প্রদায়ের অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আরো বলেছিলেন যে আজকে অনেকের বক্তব্য এসেছে যে শেখ হাসিনা আমাদের আদর্শ তাকে টিকিয়ে রাখলে আমাদের দেশ উন্নয়নের দিকে যাবে এটা কতটুকু সত্যতা প্রকাশ পায় যে তাকে ক্ষমতায় টিকিয়ে রাখলে উন্নয়নের দিকে যাবে এ দেশ বাংলাদেশ সরকার বাংলাদেশের জনগণের জনগণের কি উপকার চায় জনগণকে শান্তি চায় সেটা আমরা রিসেন্টলি যে সমস্ত প্রোডাক্টের প্রত্যেকটা প্রোডাক্টের দাম বাড়িয়ে গেছে জনগণ অতিষ্ঠ হয়ে গেছে উনি বলতে যেটা বলছেন যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ কি বর্তমানে পেশিবাদী সরকারকে চায় কি চায় না সেটা তো আমরা যে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বুঝতে পারবো সেটা আমরা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বুঝতে পারবো কিন্তু সরকার প্রতিটা নির্বাচনে রাতে সরকার রাতে বিভিন্ন বাইরাষ্ট্রের থেকে সহযোগিতা নিয়ে রাতের ভোটের মাধ্যমে তারা ভোট করে ফেলে অথচ বাংলাদেশের আমরা জানেন আমাদের পদ্মা সেতু হয়েছে পদ্মা সেতুর মধ্যে যেখানে মাত্র অল্প টাকাতে আমাদের পদ্মা সেতু হয়েছে সেখানে হাজার কোটি টাকা খরচ করেছে যেখানে বাংলাদেশ জনগণের অর্থনৈতিক অবস্থা আমাদের মাথার পিছু সম্ভবত এখনো আমার সে জানা নেই কয়েক হাজার টাকা করে আমাদের মাথা পিছু প্রতিটা প্রতিটা দেশ যে দুই লক্ষ টাকা ঋণ রয়েছে যে এখন জন্মগ্রহণ করে তারও ঋণ রয়েছে এখন সেখানে মধ্যে আমরা প্রতিটি পণ্য পণ্য প্রতিটি পণ্যের দাম বাড়ে বাড়তি সেক্ষেত্রে আমরা কিভাবে বাংলাদেশের মানুষ উন্নতি হচ্ছে বাংলাদেশের মানুষ শান্তিতে আছে ঠিক আছে আপনার কথা আপনার কথা আমরা বুঝলাম কিন্তু এদিকে আমরা আরেকটা বিষয় ফলো করলাম যে পররাষ্ট্রমন্ত্রী যে কথাটি বলেছে ভারতে গিয়ে এবং তিনার বক্তব্য অনুযায়ী আমরা যতটুকু বুঝতে পেরেছি এটা নিয়ে যখন সমালোচনা দাঁড়ালো বাংলাদেশের সোশ্যাল মিডিয়া গরম এবং সমালোচনা যখন দাঁড়ালো ঠিক তখনই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাহেব তিনি ওনারই এই বক্তব্যর বিপক্ষে তিনি কথা বলেছেন যে তিনি এমন কিছু বুঝিয়েছেন যে উনি ওনার মন গড়া কথা বলেছেন তার মানে আচ্ছা, আপনার কাছ থেকে জানতে চাইবো আপনার কাছ থেকে জানতে চাইবো যে তার মানে উনি ওনার পক্ষ উনি ওনার মন গড়া কথা বলাতে এটা দলের ক্ষতিকে ফলো করে ওবায়দুল কাদের সাহেব কি উনি ওনাদের এই ওনার এই আলোচনাকে অব্যাহতি দিয়েছে সুন্দর একটি প্রশ্ন করেছেন আপনি এখানে আমি ধরে নিলাম পররাষ্ট্রমন্ত্রী ওনার বক্তব্য ওনার ব্যক্তিগত দালালি স্বরূপ ভারতের প্রতি ব্যক্তিগত দালালি স্বরূপ যদি ওনার বক্তব্য ভারতের প্রতি ব্যক্তিগত দালালি স্বরূপ তাহলে ওনাকে ওনাকে এই মুহূর্তে ওনাকে বহিষ্কার করা দরকার আছে মন্দির থেকে অনবতিলম্বে ওনাকে একেবারে বহিষ্কার করা দরকার আছে কিন্তু সরকার কি বহিষ্কার করেছে যেহেতু ওনার ব্যক্তিগত দায়িত্ব পুরো দল নিতে পারে না যে কিন্তু বর্তমান ফেসিবাদী সরকার ওনাকে পরিষ্কার না করার মাধ্যমে ওনাকে পরিষ্কার করার নাম ওনার পরিষ্কার করে নাই তো যেহেতু ওনাকে পরিষ্কার করে নাই সেহেতু আমরা এই দায় এই দায় ব্যক্তিগত পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোহনকে নেওয়া যাবে না এটা পরিপূর্ণ দায় বর্তমান সরকারকে নিতে হবে সরকার এই ব্যক্তিগত সরকারের দালালি করছে এটা সরকারের দায় এটা যতটুকু অপরাধ আব্দুল মোহন করেছেন পুরোপুরি দায় এখন সরকার নিতে হবে কেন সরকার যদি উনি যদি বলতো ব্যক্তিগত অপরাধ তাহলে ওকে বহিষ্কার করে দেওয়া হোক তার ব্যক্তিগত দালালি স্বরূপ আচরণের জন্য তাকে বহিষ্কার করে দেওয়া হোক কিন্তু বর্তমান ফেসিবাদী সরকার তা কিছু করে নাই বুঝতে পারছি আপনার গুরুত্বপূর্ণ বক্তব্য আমরা শুনছি ঠিক আছে আমরা এই মুহূর্তে আব্দুল কাদের সাহেব আমরা আপনার কাছ থেকে লাস্ট দুইটা প্রশ্ন আমরা একসাথে আপনাকে করবো দুইটা প্রশ্নের উত্তর আচ্ছা। আপনি আমাদেরকে সংক্ষেপে দিবেন আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল কে মোমেন সাহেব যে ভারত ভারতে গিয়ে উনি বাংলাদেশ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে হবে এরকম যে ওনাদের কাছে আশা আকাঙ্ক্ষা করে এসেছেন বাংলাদেশের যে ক্ষমতাসীন দলের কিছু মন্ত্রীরা রয়েছে তারা তো এইটা দায়বার হিসাবে ওনারা যখন দায়বার গায়ে চাপে আসছে তখন তারা বলতেছে যে এটা উনি ওনার ব্যক্তিগত মন্তব্য করেছে তো সেক্ষেত্রে এটার দায়বার কি সরকার নেবে নাকি পররাষ্ট্রমন্ত্রী নেবে তারই পাশাপাশি আপনার আরেকটা প্রশ্ন যে আপনি যা অবগত রয়েছেন যে আপনাদের ইসলামী যুব আন্দোলন থেকে ইসলামী যুব আন্দোলন থেকে ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে ওখানে ওনারা আন্দোলন করতেছে ওনারা বিক্ষোভ করতেছে তো ওনাদের আসল উদ্দেশ্যটা কি ওনারা ওনারা যে বিক্ষোভ করার পেছনে আসল উদ্দেশ্যটা কি আপনার সংক্ষেপে আলোচনা করবেন এই দুটো প্রশ্ন উত্তর দিবেন থ্যাংক ইউ আপনার প্রথম প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে এটা বক্তব্য এটা কি সরকারের এই বক্তব্য কি তাই কে নেবে সরকার নেবে নাকি একে আব্দুল মোহাম নেবেন আমরা প্রথম ধরে নিলাম যে ওনার বক্তব্য ওনার ব্যক্তিগত দালালি সুযোগের বহিঙ্গ প্রকাশ যদি ওনার বক্তব্য ওনার ব্যক্তিগত দালালে বহিঙ্গ প্রকাশ হয় তাহলে ওনাকে অনবিলম্বে খুব দ্রুত ওনাকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করা হোক যদি ওনাকে বহিষ্কার করা হয় তাহলে আমরা বুঝবো যে ওনার ব্যক্তিগত বক্তব্য হ্যাঁ, ওনার বক্তব্য ব্যক্তিগত ব্যক্তিগত বক্তব্য যে কারণে ওনাকে ব্যক্তিগত শাস্তি শাস্তি পাবে আর যদি যদি বর্তমানে প্রেসিবাদের সরকার যদি এ কে আব্দুল মোমেনকে যদি মন্ত্রিসভা থেকে বহিষ্কার না করে তাহলে আমরা বুঝবো বর্তমান এ বক্তব্য সরকারের সরকারের দালালি বহিঙ্গ প্রকাশ আর এই জন্য যদি সরকার যদি তাকে তাকে বহিষ্কার না করে তাকে আমরা নিশ্চিত আগে ধরে নিতে পারবো যে বর্তমান সরকারের ভারতের ভারত ভারতের প্রতি উদারতা ভারতের প্রতি সবসময় যে নত জানো নত ফসল আর যদি আমরা জানি এই যে আমাদের সার্বভৌমত্বকে তারা বিক্রি দিচ্ছে এ আমরা জানি মোনায়েব খানের আমরা ইতিহাস জানি মির্জা মির্জাফরের ইতিহাস জানি যদি তারা তাদের তারা যদি বাংলাদেশের জনগণের সাথে মুক্তিযুদ্ধের সাথে দেশ মানবতার সাথে গাদ্দারি করতে পারে তাহলে তাদের উপনীতি মোনায়েব এবং মির্জাফর মতন হবে জি আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে আজকে বিশে আগস্ট ইসলামী যুব চত্বরে বিক্ষোভ মিছিল করছে আসলে বিক্ষোভ মিছিলের টপিক কি ছিল সেটা আপনি জানেন যে বর্তমানে যে পেছনে সরকারের পররাষ্ট্রমন্ত্রী ওনার এই বক্তব্য ইসলাম দেশ মানবতা বিরোধী এবং দেশদ্রোহিতা সামিল তাই ওনাকে খুব দ্রুত আমাদের বিক্ষোভ মিছিলের ইয়া ছিল যে খুব দ্রুত ওনাকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করে ওনাকে দ্রুত গ্রেপ্তার করা হোক ওনাকে গ্রেপ্তার মন্ত্রিসভা থেকে বহিষ্কার করে গ্রেপ্তারের জন্য আন্দোলন ছিল আমাদের আজকে বিশে আগস্ট ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ মিছিল ধন্যবাদ আব্দুল কাদের সাহেব আপনাকে আমরা এই মুহূর্তে আমাদের আলোচনা শেষ করতে যাচ্ছি প্রিয় দর্শক আপনারা অসংখ্য ধন্যবাদ 22 আপনাদের সাথে দেখা অসংখ্য ধন্যবাদ আমাকে জি আমরা দর্শক আপনাদের সাথে অন্য একটি অনুষ্ঠানে দেখা করতে যাচ্ছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি ইলিয়াস হোসেন আপনারা যদি এই পেজে নতুন এসে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন খোদা হাফেজ